hello how are you all today i will give a reaction with a new video so let's start subscribe to only family reaction channel first আজকে রিয়েকশানটা দেব ভূত নিয়ে সিসিটিভি ক্যামেরা যে ভূতগুলো ধরা পড়ে সেগুলো নিয়ে আজকে রিয়েকশান দেব তো পুরো ভিডিওটা আপনারা দেখুন ও মাই গড ও মাই গড মানে বলে তো পাটাই লাগেনি বলটা মারলো ও মাই গড এই ভিডিওটা আমার কাছে সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর মনে হয়েছে ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন আপনারা কি এখানে কিছু দেখতে পেয়েছেন ও মাই গড এটা আমি কি দেখলাম আপনারা যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এই মহিলাটার পাশ দিয়ে আরও দুটো পার হয়েছে এটা কীভাবে সম্ভব আমি বুঝতে পারছি না আর এটা কি হচ্ছে এখানে কেউ নেই কলে ডান্ডাটা ধরে এভাবে চাপছে কি আমি বুঝতে পারছি আর কল থেকে ধোঁয়া বেরোচ্ছে disease. He's not rehydrating with Oh my god. dark fog. এটা সত্যি অনেক ভয়ঙ্কর জানি না এটা কিভাবে এমন হচ্ছে oh আরে ভাই তুই এখান থেকে পালা পালা ভাই তুই পালা ও মাই গড এটা আমি কি দেখলাম আমি ঠিক জানি না ভিডিওটা আসল নাকি নকল আমার কাছে মনে হয়েছে ভিডিওটা এডিট করা হয়েছে কারণ ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবে ভূতের কখনো শ্যাডো থাকে না মানে ভূতের কখনো ছায়া থাকে না এখানে স্পষ্ট দেখা যাচ্ছে একটা ছায়া আমার মনে হয় ভিডিওটা এডিটিং করা হয়েছে আমাদের বকা বানানোর জন্য ভিডিওটা আমার কাছে অনেকটাই ভয়ঙ্কর লেগেছে মাই মাই আপনারা দেখতে পাচ্ছেন চেয়ারটা কিভাবে উপরে উঠে গেল চেয়ারটা উপরে উঠে গেছে চেয়ারটা উপরে উঠে ঝুলছে যেন মধ্যাকর্ষণে বলে এটা হচ্ছে সেটা তো সম্ভব না ভাই তুই এখান থেকে উঠে পালা তো জীবন বাঁচাতে চাইলে তুই এখান থেকে উঠে পালা মাদুরটা এই লোকটাকে পুরো ডেকে ফেলছে দেখতে পাচ্ছেন আপনারা ও মাই গড আমার সাথে যদি এটা হতো আমি তখন উঠে একটা দৌড় মারতাম আমি আমাকে আর ওই জায়গায় খুঁজে পাওয়া যেত না কখনো ও মাই গড আমার মনে হয় এই বাচ্চাটা এখানে কিছু একটা দেখতে পাচ্ছে বাচ্চাটা কান্না করতেছে He's looking for his mom, and then he finds her. Did you see that release? <sighs> ও ভগবান এটা কি দেখলাম সত্যি এটা দেখে আমার নিজেরই ভয় লেগেছে আর একটা সামান্য বাচ্চা আমার এই ভিডিওটা দেখে মনে হয় আজকে আমি ঘুমাতে পারবো না ঠিকভাবে এতটাই ভয়ঙ্কর একটা ভিডিও আপনারা দেখতে পাবেন যে গাছের উপর একটা মহিলা দাঁড়িয়ে এভাবে হাত নাড়াচ্ছে এতটাই ভয়ঙ্কর একটা মহিলা এত উপরে কীভাবে উঠতে পারে পারে সেটা কেউ বিশ্বাস করবে না এটা আসলে একটা ভূত হতে পারে জানি না আসলে জিনিসটা কি দেখুন এটা কত ভয়ানক এত উপরে কোনো মানুষ উঠে এভাবে হাত লাগাতে পারে না এটা কখনোই পসিবল না ও কি ভয়ঙ্কর মাই oh আজকে আমি ঘুমাতে পারবো না এই ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা সবচেয়ে ইন্টারনেটে পাওয়া একটা রহস্যময় ভিডিও এই ভিডিওটা এতটাই ভয়ঙ্কর দেখলে আপনার গায়ে পুরো কাটা দিতে বাধ্য একটা মেয়ে আর কি সে অদ্ভুত আচরণ শুরু করেছে সে উল্টো হয় দেয়ালের উপর উঠে যাচ্ছিল হেঁটে যেটা কখনো সম্ভব না এটা দেখার পরে আমার আজকে রাতে ঘুমটাই হবে না মনে হচ্ছে এই ভিডিওটা সবচেয়ে ভয়ঙ্কর একটা ভিডিও এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে জানি আপনাদের কাছে ভালো লাগবে না যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানান পার্ট টু লাগবে কিনা আপনারা পার্ট টুর জন্য কমেন্ট করেন তাহলে আমি অবশ্যই বানানোর চেষ্টা করব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ